জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই জীবনে সুখ না থাকলেও কখনো বলতে নেই কারণ কষ্ট সবাই দিতে পারে কষ্টের ভাগ কেউ নিতে পারে না